بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم كان الناس الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب والحكمة ليحكم بين الناس فيما اختلفوا فيه وقال تعالى ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين আহলেদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই হাজার বিশ সাল তিরিশতম তাবলিগে ইস্তেমার উপস্থিত ওলামা একরাম সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলিম ভাইরা আমার আলোচনার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম বিষয় যে বিষয়টি শোনার জন্য যে একটু মনোযোগের প্রয়োজন বা আপনার মেমোরিতে জায়গার প্রয়োজন সেটা আছে কি আছে সমস্যা হলো এই আমি যে সামনে অবস্থা দেখছি তো আমরা এরকম কোনো ঝঙ্কার বক্তা নয় যে আমার ঝঙ্কারে আপনার ঘুমকে ভাঙিয়ে দিব কিন্তু যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তোবা আমি অনেক দূর থেকে এসেছি প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার দূর থেকে আপনাদের কিছু দিব আর আপনারাও অনেক দূর থেকে অনেক কষ্ট করে সবর করে এসেছেন কিছু নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়েছেন আল্লাহ পাক যেন এই নেওয়ার মধ্যে বরকত দান করে এবং যেটা নিয়েছি ইনশাল্লাহ আরও যেগুলো নিব আমরা যেন সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে তো আমি আপনাদের কাছে যেহেতু আমি কিছু দিতে চাই আপনারাও নিতে চান তো আমাদের এই ইচ্ছাটাকে আরেকটু সচ্ছল করার জন্য আপনাদের একটু সহযোগিতা সেটা হলে দয়া করে একটু দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে মেমোরিটা একটু খালি করেন জি যে ভাইগুলি শুয়ে আছেন ইনশাল্লাহ আল্লাহ পাক যদি তাদেরকে সুযোগ দেয় আবার শুনেন একটু দাঁড়ান যে ভাইরা ঘুমাচ্ছে তাদেরকে উঠান একটু আমি আর তাকবির দিলাম না তাকবির আমরা কেউ তাকবির দিবেন একটা তাকবির দেন দেখি তাকবির দেন দেখার জন্য তাকবির বলছি যে এই বিষয়টা আমি মনে করি আমরা যারা এখানে এসেছি শুধু আমাদের তা নয় ভাই একটু বসেন দয়া করে বসেন আপসে কোনো কথা বলবেন আমরা যারা এখানে এসেছি শুধু আমরা নয় আমার বিশ্বাস সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে একটি প্রশ্ন সেটা কি মুসলিমদের মাঝে এত দলাদলি কেন আপনাদের বুঝি প্রশ্ন নেই জি এই দলাদলি সম্পর্কে শরীয়তের সঠিক ধারণা না থাকার কারণে আপনাদের ভিতরে এখনো অনেক রকম প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে আমার জানা মতে অনেক দূর দূরান্ত থেকে অনেক নতুন নতুন ভাই এসেছেন এখনো আপনার ভিতরে এই প্রশ্নটা বারবার ঘুরপাক ঘুরপাক খাচ্ছে কি ছিলাম কোথায় যাচ্ছি কি হবে জানি না আমি আশা রাখি অত্যন্ত অত্যন্ত সংক্ষিপ্ত আকারে যদিও এ বিষয়ে আমাদের মহতারা মহতারাম আমির জামাত এবং শেখ মরানা আবদুল্লাহ সালাফি সাহেব যিনি ইতিপূর্বে আলোচনা করলেন অনেক কিছু তথ্য গবেষণা আপনাকে দিয়েছেন আমি একেবারে সাদা মাটাই সাধারণ ভাষায় বিষয়টি আপনাদের সামনে ছোট্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করব ওমা তৌফিকে ইল্লা আমি প্রথমে একটি কথা বলবো সেটা হলে মুসলিম উম্মার ইখতলাফের বিষয় এখানে এখন কথা হচ্ছে দয়া করে কথাটা বন্ধ করে মুসলিম মিল্লার ইখতলাফের বিষয়ে মুসলমানদের মধ্যে তিনটা গ্রুপ আছে কয়টা গ্রুপ আছে এক গ্রুপ তারা মুসলিম উম্মার ইখতলাফ সম্পর্কে তারা অনেক উদার তারা বলে যে যত মুসলমানের দল আছে এটা নিয়ে কোনো কথা গবেষণা পক্ষে বিপক্ষে আলোচনা করার কোনো প্রয়োজন নাই সব মুসলমান ভাই সবাই জান্নাত শিয়াও মুসলমান ভাই কাদিয়ানও মুসলমান ভাই অমুক মুসলমান ভাই সবাই মুসলমান ভাই যখনই কোনো আকিদার সংশোধনের বিষয়ে কথা বলা হয় তখন তাদের মনে জ্বালা হয় যে এরা মুসলমানদের ঐক্য নষ্ট করতেছে আমি তাদেরকে বলবো তারা শরীয়তের বিষয়ে অজ্ঞ শৈথল্যাবাদী এবং তারা সুবিধাবাদী সুবিধাবাদী এই জন্য যে তারা কাউকে নারাজ করতে চায় না কাউকে অসন্তুষ্ট করতে চায় না যেই দিকে পানির ঢল আসে ওই দিকেই সাঁতার ধরে এই জন্য বলছি কি সুবিধাবাদী মুসলমানদের আর আর একটি গ্রুপ আছে তারা আবার এই ইখতলাফকে বিশ্বাসই করে না তারা বলে আমরা ইখতলাফ বুঝি না কেন মুসলমানদের ইখতলাফ হবে মুসলমান থাকবে তারা এক একতলাপ কেন হবে তারা বলে আমরা কোনো দলের মধ্যে নেই কে বলে কোনো দলের মধ্যে নাই এবং একটা চটি উঁচু কথাও সমাজে চালু আছে কি বলে বলে এক দল বলে ওলা জলিম আর এক দল বলে ওলা দলিম আর আমি বলে আমি নামাজই পড়ি কথা বলেন নেই মুখরোচক কেন বললাম আলহামদুলিল্লাহ আপনারা সচেতন তাই হাসলেন না কিন্তু এই কথা বল শুনে মানুষরা হাসে উনি কি বুঝাতে চান যে আমি জল লেনের মধ্যেও নাই দল লেনের মধ্যে নেই আমি নামাজই নেই এর সংখ্যাও কিন্তু কম না একে আমি বলবো তুমি দিন বিষয়ে অজ্ঞ এবং তুমি হলো মোনাফিক কেন মোনাফিক বললাম এবং এটা আর এদেরকে সেটা হলো এই যে এরা হলো উগ্রপন্থী এরা কি উগ্রপন্থী আর একটি দল আছে তাদের আকিদা হলে যে ইসলামের মধ্যে দল থাকবে দল কি থাকবে এবং এই দল থেকে আমাকে বের হয়ে এসে হকটা গ্রহণ করতে হবে এটা হলো মধ্যমপন্থী দল এটা হলো সুন্নত ওয়াল দল এটা হলো ইনশাল্লাহ আমি এবং আপনারা এখন খুব মনোযোগ সহকারে শোনেন ইখতলাফ সম্পর্কে মুসলিমদের ইখতলাফ বিভক্তি ভালো করে শোনেন এ বিষয়ে শরীয়তের হুকুম কি প্রথম হুকুম হলে ইখতলাফ করা সম্পর্কে আল্লাহ পাকের কঠিন নির্দেশ হুকুম যে কোনোভাবে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা যাবে না যাবে না যাবে না কথা বুঝতে পারেনি এবং তিনি বলেছেন আতি ও আতি ওর রসুল আতি আল্লাহ রসুল্লাহু আলা তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুরে আনুগত্য করো ওয়ালা তানাজাউ তোমরা বিভক্ত হয়েও না আল্লাহ পাক বিভক্ত হতে কি করেছেন নিষেধ করেছেন ভাই আলোচনা বুঝে আসতেছে বিভক্তি আল্লাহ চান না বিভক্তি আল্লাহ রসুল চান না বিভক্তি কোনো সচেতন মুসলমান কেউ চায় না আমরাও চাই না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি কি বলেছেন আবু হরে রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস বলছেন সালাসান আল্লাহ তালা তোমাদের জন্য তিনটি কাজকে পছন্দ করেন কয়টি কাজ নাম্বার ওয়ান আল্লাহ পাক পছন্দ করেন যে তোমরা আল্লাহর ইবাদত করো ওলা তুশরিকু বিহি সেই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না আমরাও কি চাই কথা বলেন আমরা কি চাই আমরা শুধুমাত্র আল্লাহর মদত করতে চাই আল্লাহর সাথে আমরা কোনো রকম শিরকে লিপ্ত থাকতে চাই তাহলে আল্লাহ রসুল যেটা চান আমরাও কি সেটাই চাই এরপরে বলছেন وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো ওয়ালা তুফাররিকু তোমরা বিভক্তি হয়েও না আল্লাহ রসুল কি বললেন সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে ধরো মোহতারম আমির জামাত বলেছেন যে ইখতলাফের একটা কারণ ভাই এখানে কথা হচ্ছে কেন তিনি বলেছেন এটা বাস্তব আল্লাহ আমাদেরকে বলছেন আল্লাহ রশিকে ধরার জন্য তার নাম হলো আরবিতে হাবলুল্লাহ হাবল মানে রশি হাবল মানে কি আমরা ধরেছি হাবলুল্লাহ না আমরা ধরেছি আবদুল্লাহ কি ধরেছি কত হাজার কত লাখ এখানে তরিকা আছে বাংলাদেশে পীড়া আছে বলেন দুই লাখ একষট্টি হাজার এই যে ইন্টারনেট তরিকা এরা কারা সব আবদুল্লাহ এরা কারা সব আমরা ব্যক্তিকে অনুসরণ করি আবদুল্লাহকে অনুসরণ করি না আল্লাহ রবুসালাম বলছেন তোমরা সবাই আল্লাহ রশিকে একত্রিত হয়ে ধরো এই বিষয়ে তোমরা ইখতলাফ করো না নাম্বার তিন ও আন্তুনা সেহমান তোমাদের বিষয়ে যে দায়িত্বশীল আছে তাকে তোমরা নসিহত করো তাকে তোমরা কি করো নসিহত করো এই তিনটা জিনিস আল্লাহ নবী সাসন বলেছেন আল্লাহ পাক পছন্দ করেন আল্লাহ পাক কি করেন পছন্দ করেন রাহুল সালাসান আর তিনটা জিনিসকে আল্লাহ পাক অপছন্দ করেন সেই তিনটা কি কিল কাল কিলকাল মানে বেশি পেশায় কথা বলা বেশি পেশায় কি এরকম ক্যান এটা সেটা বেশি পেশায় কথা বলা অকাশরাত ওকাসরাত সওয়াল বেশি বেশি প্রশ্ন করা এটা আমাদের মধ্যে অনেক অভ্যাস আছে শুধু প্রশ্ন করি প্রশ্নটা করি এমনি উদ্দেশ্য জানারও না মানারও না হয়তো বা আটকানো বা অন্য কোনো নিয়তি বেশি প্রশ্ন করা নয় শুধু জানার উদ্দেশ্যে প্রশ্ন করা যাবে নাম্বার তিন ইজা আকাল মাল মালকে অপচয় করা থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন আল্লাপাকে এটা অপছন্দ করে সংক্ষিপ্ত আকারে যেটা জানলাম ভাই আমার সাথে আছেন আপনারা ইফতলাফ আল্লাহ পছন্দ করেন না ইফতলাফ আল্লাহ নবী সালাম পছন্দ করেন না এখতলাফ অম্মতের মধ্যে হোক এটা কোনো সচেতন মুসলমান পছন্দ করে না আমরাও এটা পছন্দ করি না এটা হলে কি শরীয়তের হুকুম শরীয়তের হুকুম এর পরের স্টাফ দেখেন চাওয়া একটা জিনিস আর বাস্তবতা ঘটা আর একটা জিনিস আবার বোঝেন আমি চাই একটা জিনিস কিন্তু আমার চাওয়া মতো সব কিছু ঘটে আর ঘটে কোনটা আন্তা তুরিদ ও আনা উরিদ মায়ুরিদ আপনি একটা চান আমি একটা চাই হয় ওটাই যেটা আল্লাহ চাই হয় ওটা যেটা আল্লাহ চাই আল্লাহ পাক দল বিভক্ত হতে নিষেধ করেছেন কিন্তু বাস্তবতা সেটা হলে এই বাস্তবতা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাম তিনি কি বলেছেন তিনি বলেছেন হাদিস এরিয়াস বিন সারিয়া রেজিয়াল্লাহ তালান তিনি বলেন আকবালা আলাইনা রসুল সাল্লাহ বিনা রসুল্লাহ সাল্লাম সালাত আল ফজরি আল্লাহ নবী সাল্লাম তিনি ফজরের সালাত আমাদেরকে আদায় করলেন সুম্মা আকবালা ইলাইনা বিওয়াজিহি আল্লাহ নবী সাল্লাম আমাদের চেহারা করে বসলেন সাহাবি বলছেন আমাদেরকে এমনভাবে বক্তব্য দিচ্ছিলেন এমনভাবে ওয়াজ করতেছিলেন ওনার বক্তব্য শুনে মনে হচ্ছে যে ওনার জীবনের শেষ বক্তব্য মনে হয় এটাই সুহানাল্লাহ বক্তব্য ধারণাকে ধারণ ধরন কেমন ছিল সাহাবি বলছেন উনি এমন সুন্দরভাবে আলোচনা করছিলেন কেয়ামত সম্পর্কে এমন ভয়াবহতার কথা বলছিলেন জারাফাত মিনহান আমাদের চোখ থেকে পানি ঝরা শুরু হয়েছে ওয়াজিলাত মিনহাল কুলুব আল্লাহর ভয়ে আমাদের অন্তরটা কেঁপে গেছে সোহান আল্লাহ এরপরে আল্লাহ নবী একজন ব্যক্তি জিজ্ঞেস করেন ইয়া রসুল আল্লাহ আপনি যেভাবে আমাদেরকে বুঝাচ্ছিলেন আপনার বুঝানোর ভঙ্গিমা দেখে আমার আন্দা আমার মনে হচ্ছে আমার মনে হয় আপনার জীবনের শেষ বক্তব্য বলে আমাদের মনে হচ্ছে বিদায় বক্তব্য মনে হচ্ছে যদি তাই হয় তাহলে আমাদের এই বিদায় মুহূর্তে যদি আমাদের কাছে আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ কথা যদি বলার থাকে তাহলে দয়া করে বলেন কি আমার সাথে আছেন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না ওসিয়তের সময় মানুষ গুরুত্বপূর্ণ কথা বলে মৃত্যুর আগ মুহূর্তে কার কাছে টাকা লেনদেন আছে কি পাওনা আছে যেন হুট করে এটা কেন এতেকাল না করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই সময় সাহাবি মনে করছেন এই বক্তব্যই ওনার শেষ বক্তব্য এই কঠিন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে কি ওসিয়ত করলেন আমাদের জানা দরকার নাকি তিনি আমাদেরকে প্রথম ওসিয়ত করলেন তিনি বললেন উসি কুম্বি তাকু আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা যেন আল্লাহর ভয় করে তোমার জীবনযাপন করো আল্লাহর ভয় করে চলো তাকে অবলম্বন করো নাম্বার দুই তোমাদের যিনি আমির হবেন দায়িত্বশীল হবেন তোমরা তার কথা শোনো এবং তার কথা মানো শোনো এবং মানো ওয়াইন আবদান হাবসি সেই নির্দেশদাতা দায়িত্বশীল আমির তিনি যদি একটা গোলামও হন হাবসি কালো রঙের গোলামও কেন না হোক তিনি যখন তোমাদেরকে শরীয়তের বিষয়ে কোনো কথা বলবে তখন তোমরা তার কথা শোনো এবং মান কি আমরা ওই শুনছি তাই না আগের অংশ কি আগে এসে আল্লাহ নবী সালাম কি বলছেন فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا তিনি বলছেন আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা যারা জীবিত থাকবে আমি বলে যাচ্ছি আমার ইন্তেকালের পরেই তোমরা পরস্পর একে অপরের বিরোধ এবং তোমাদের মধ্যে মোতানক্য ইখতলাফ সৃষ্টি হবে কথা বুঝতে পারিনি ইখতলাফ আল্লাহ পছন্দ করেন আল্লাহ রসুল কি বললেন আল্লাহ পছন্দ করেন না কিন্তু আমার ইন্তেকালের পরে তোমরা যেটা হবা সেটা হলে যে তোমরা আপসে এখতলাফ করবা কি করবা এখতলাফ করবা তো আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন তোমরা এখতলাফ করবা তোমাদের মধ্যে মোতানাক্য হবে তো উনি যেটা বলেছেন সেটা মনে হয় ঘটার সম্ভাবনা নেই তাই না কি ঘটবে না আর একটি হাদিস তিনি বলেছেন হাদিসটি দুটি সাহাবি থেকে বর্ণিত আবদুল্লাহ বিন মাসুদ আল্লাহ তালু থেকে এবং আবু রাজি আল্লাহ তালু থেকে তিনি বলেছেন ইফতারাকা ইয়াহুদ নাসারা আপনি একটু আমাদের আমার সাথে মনোযোগ সহকারে শোনেন এই বিষয়ে আপনার মাথার ভিতরে ইনশাল্লাহ বিষয়টা পরিপূর্ণ ঢুকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু আমার সাথে থাকতে হবে ধারাবাহিকতার সাথে বুঝে আসতে হবে আল্লাহ রসুল বলছেন ইহুদ নাসারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার উন্মতিরা বিভক্ত হবে তেহাত্তর দলে তাহলে আল্লাহ নবী সালাম যেটা ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন সেটা ঘটবে কি ঘটবে না ঘটবে না ঘটবে তাহলে আল্লাহ পাক একতলা পছন্দ করেন না আল্লাহ নবী একতলা পছন্দ করেন না আমরা ইখতলাপ পছন্দ করি না কিন্তু আল্লাহ নবী সাল্লাম ভবিষ্যৎবাণী বলে দিয়ে গেলেন বাস্তব যেটা সেটা হলে মানুষরা এক থাকবে না এরা ইখতলাফ করবেই কথা বুঝে আসলো এখন আমাদেরকে জানতে হবে ভালো করে বোঝেন ভালো করে আপনার কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ ইখতলাফ যে হবেই এটার কারণ কি এটার কি কারণ কি নাম্বার ওয়ান ভালো করে বোঝেন থেকে নোট করলেন এর প্রথম কারণ হলে এটাকে বলা হয় আল এরাদাতুল কাউনিয়া মানে স্রষ্টার ইচ্ছার বহির্প্রকাশ স্রষ্টার ইচ্ছার বহিষ বহির্প্রকাশ অর্থ কি অর্থ নেই সুরাই হুদ একশো আঠারো নম্বর আয়াত একশো উনিশ নম্বর আয়াত তর্জমা শোনেন ওয়ালাউ শাহ আরব্বুক ওয়াহিদা আল্লাহ যদি চাইতেন ভালো করে বোঝেন তর্জমা আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাদের সবাইকে এক উম্মত বানাতেন মুখতালিফিন কিন্তু বাস্তবতা হলো এই যে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তর্জমা বুঝেছেন আল্লাহ যদি চাইতেন তাহলে সবাই এক দল হতো কিন্তু বাস্তবে এক হয়নি তার মানে কি আল্লাহ চায়নি কি বুঝতে কষ্ট হচ্ছে আল্লাহ চায়নি আর একটা আয়াত শোনেন ওয়ালাউ শাহ আল্লাহ লাজালাকুম উম্মাতান ওয়াহিদা সূরা নাহাল 93 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাদেরকে এক উম্মত বানাতেন কি আল্লাহর জন্য কঠিন এটা কথা বল কঠিন তাহলে আজকাল আমাদের কিছু মুখরোচক বক্তা আছে মাঝে মাঝে সমাজের ভিতরে এমন কিছু চুট মানে চুটকি কথা বলে আসলে জনপ্রিয়তা নিতে চায় তারা বলে আমরা সব এক হতে চাই মুসলিমরা কেন এক হবে না যে আমরাও চাই কিন্তু কেমত পর্যন্ত বসে থাকেন কোনো দিন কোনো দিন কোনো দিন এক হবে না হবে না হবে না এই জন্য হবে না যে আল্লাহ পাক চান নাই আল্লাহ যদি চাইতেন তাহলে এক হতো কথা বুঝে আসলো আল্লাহ কেন চান নাই এখন কিন্তু ক্লিয়ার হয়নি আপনার আল্লাহ কেন চান নাই আল্লাহ এই জন্য চান নাই আয়াত আগে পড়েন আল্লাহ বলছিল ওয়ালিদালিকা খালাকাহুম আমি একতলাপ করার জন্য এটাকে সৃষ্টি করেছি আল্লাহ আকবর একতলাপ করার জন্যই সৃষ্টি করেছি কি এটার দ্বারা কি হবে বলছেন ওয়াতাম্মাত কালিমাত রব্বিক আমি যে বলেছি আমি যদি চাইতাম একতলাপ হতো না এটা কথা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে বাস্তব সেটা হলেই আমি ইখতলাফ এক এই জন্য করি নাই যে এখান থেকে কিছু মানুষ দ্বারা আমার জাহান্নামকে ধরতে হবে এখন বোঝা আসলে মনে আগের আয়তে বলছেন আমি এক এই জন্য বানাই নাই আমি দলে দলে ভাগ করেছি এই জন্য যে এই দলের মধ্যে একটা আছে হৃদায়তপ্রাপ্ত দল আর একটা আছে পদভ্রষ্ট দল আমি চাচ্ছি এর মধ্যে দুই ভাগ করব একটা দল হবে হকপন্থী আর একটা দল হবে বাতিলপন্থী হকপন্থী তারা জান্নাত ভরব আর বাতিলপন্থী তারা জাহান্নাম ভরব এখন বুঝে আসেনি বুঝে আসছে আল্লাহ পাক এক হতে চাননি কেন চান না সেটাও বোঝা গেল এটা হলো একটা কারণ এটা কি একটা কারণ দ্বিতীয় কারণ আল্লাহ নবী সালাম দ্বিতীয় আমার দীক্ষা করে দ্বিতীয় কারণ সেটা হলে ইখতলাফুল আকল সবার বুঝ এক না সবার বুঝ কি এক না আপনার চিন্তাধারা আলাদা আমার চিন্তাধারা আলাদা মানুষের বিবেক চিন্তা আলাদা আর চিন্তার কারণে মানুষের আকিদাও কি আলাদা কোরআন হাদিস থেকে যে দলিলগুলি আছে দলিল বোঝার ক্ষেত্রে একতলাপ হওয়াটা স্বাভাবিক একতলাপ হওয়াটা কি স্বাভাবিক আমার সাথে একটু বুঝে বুঝে আসেন স্বাভাবিক কেন আচ্ছা আল্লাহ নবী সাল্লামের উপর কোনো আয়াত নাজেল হবে আর ওনার সাহাবি বুঝতে ভুল করবে এটা কি সম্ভব না সম্ভব না আচ্ছা দেখেন আদিবিন হাতেম রাজি আল্লাহ একজন সাহাবি একজন কি সাহাবি আল্লাহ পাক সেহরি সম্পর্কে আয়াত নাজিল করলেন ওয়াকুলু ওয়াসরাবু মিনাল বলছে তুমি সকালে খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত সাদা সাদা সুতা আর কালো সুতা তোমার সামনে স্পর্শ না হবে আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজের হয়েছে কার উপর কথা বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে আয়াতটি শুনলেন সাহাবি সাহাবি শুনে আয়াত বুঝতে ভুল করলেন আয়াত বুঝতে ভুল করলেন উনি এখানে সুতা মানে এই সুতায় মনে করেছেন উনি কি করেছেন একটা কালো সুতা আর একটা সাদা সুতা নিয়ে বালুসের নিচে রেখে দিয়েছেন এখন সুতার দিকে তাকাচ্ছে আর সেই খাতেই আছে কি সুতার কি বোঝা যাবে উনি বলছেন আমার জন্য কিছুই বুঝলাম না সুতার দিকে তাকায় আছি সাদা কালো কিছুই বুঝতেছি না এদিকে সূর্য উঠে গেছে আল্লাহ নবী সাসানের কাছে বিচার আসলে আর আসুল আল্লাহ ঘটনা এই এখন যদি কোনো বুঝতে সমস্যা হয় মোয়াল্লিম আছে কিনা নাই মোয়াল্লিম আছে না মোহাম্মদুর রসুল্লাহ আসলাম তিনি জীবন দশায় এখন মজুদ ওনাকে বলে নেয়া রসুল্লাহ আমি তো আয়াত দ্বারা যেটা বুঝেছি আমি সেটাই করেছি কিন্তু আমি তো বুঝলাম না আল্লাহ রসুল বললেন আদি তুমি যা বুঝেছো তুমি ভুল বুঝেছো এটা হলো মিনাল ফাজার উদ্দেশ্য হলে এই যখন সবে সাদেক হয় তখন আকাশের চারিপাশে আগে তো কালো দাগ থাকে আর যখন শোভে সাদেক হয় তখন সাদা দাগ বের হয় আসলে এটা এই দুনিয়ার কোনো সুতা নয় এটার উদ্দেশ্য ওই আকাশের কালো দাগ আর সাদা দাগ এখন বুঝে আসলো একতলাপ হতে পারে একতলাপ কি হতে পারে কিন্তু একতলাপ হবে সেই একতলাপটা দূর করার বিধান আল্লাপাক আমাদেরকে দিয়েছেন কি দিয়েছেন বিধান দিয়েছেন সেটা কি কোন কোনো বিষয় যদি ইখতিলাফ হয় তাহলে তুমি ফিরে যাও আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে রসুল সাল্লাম জীবিত আছেন আমার সাথে আপনার ইখতলাফ হয়েছে ওনার কাছে গিয়েছি উনি বললেন তোমার বুঝ ভুল ইখতলাফ দূর করে দিলেন এরপর কি কোনো ইখতলাফ থাকে নাই ইখতলাফ শেষ ইখতলাফ কি শেষ তার উপর যদি গোসল খরচ হয় আর পানি যদি না থাকে তাহলে ওই ব্যক্তির জন্য করণীয় কি ওই ব্যক্তির জন্য কি করণীয় এরকম আপনি বললেন তায়াম্মুম এই মশলা অমর রাজি আল্লাহ আনহুর খলিফা তিনি খলিফা হওয়ার পর তিনি জানেন না অমরকে লাউ কানা নাবিউম বাদি লাকানা অমর আল্লাহ রসুল বলছেন আমার পর যদি কোনো নবী হতো আল্লাহ পাক তাহলে অমরকে বানাতেন আল্লাহ পাক অমর রাজি আল্লাহ তাল আনহুর ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক অনেকগুলি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন বদরের যুদ্ধে যেই সমস্ত সাহাবিদের মুশ্রিকদেরকে কয়েদ করা হয়েছে বন্দি করা হয়েছে ওদেরকে কি করা হবে আবু বকর বলছেন ওদেরকে ট্যাক্স নিয়ে ছেড়ে দাও ছেড়ে দেওয়া হোক অমর আল্লাহ কি বললেন না ওদেরকে হত্যা করা হোক আল্লাহ নবী সাল্লাম উনি আবু বকরের দিকে রায় দিলেন আবু বকরের কথাটাই মনে বেশি ভালো হয় আল্লাহ পাক অমরের পক্ষে আয়াত নাজেল করলেন সুবাহ আল্লাহ পাক বলছেন যে হে নবী আপনি কেন এটা করতে গেলেন দুনিয়ার লোভে অমর রাজি আল্লাহ তালার পক্ষে আল্লাহ পাক আয়াত নাজেল করলেন সেই অমর রাজি আল্লাহ তালানহ এত বড় একজন জারিল কদার সাহাবি হওয়ার পরেও শরীয়তের বিষয়ে সব কিছু বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আছে শুধুমাত্র একজন জাতের কাছে যার নাম মোহাম্মদুর রসুল্লাহ কথা মনে বুঝতে পারছি না অমর রাজি আল্লাহ তালু উনিও এখন ওই বেশি স্পষ্ট না উনি যেটা জানেন আল্লাপা বলছেন যে ফাতায়াম্মামু তাইবা তুমি যদি অসুস্থ হও পানি না থাকে তাহলে তুমি যদি তেমন করবা এটা শুধু অজুর ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে প্রয়োজন নাই সফরে আসেন তার সঙ্গী আম্মার বিন ইয়াসির রাজিয়াল্লাহ আনহু একজন ব্যক্তি জুনুবি হয়েছে গোসল ফরজ হয়েছে অমরকে জিজ্ঞাসা করেছে ইয়া অমর গোসল ফরজ হয়েছে কি করব আম্মার বিন উনি চুপ করে আসেন উনি গোসল ফরজ হলে তো গোসল করতে হবে উপায় নেই তখন আম্মার বিন ইয়াসির বলছেন হে অমর আমা তাতে আপনি কি স্মরণ করেন না যে আমি আর আপনি একসঙ্গে সফরে ছিলাম দুইজনের উপর গোসল ফরত ছিল আপনি গোসলের না করে আপনি গোসল করেন নাই তো করেন নাই আর আমি কি করেছি আমি মাটির মাটিতে গোড় দিয়ে আমার শরীরে পুরাটা মাটি লাগাই আমি মাটি দিয়ে গোসল করে তেমন করেছি একতলা হলো কি হলো না কি ভাই একতলা হয় নাই এ বিষয়ে আয়াত নেই অমরের সামনে আয়াত আছে আম্মার বিনিয়াসের সামনে আয়াত আছে একই আয়াত দুইজন দুই রকম বুঝেছে একজন বুঝেছে শুধু উজু করতে হবে আর আর একজন বুঝেছে যে অজুর যেমন হাত পা মাসা করতে হয় আর উনি বুঝেছে বুঝটাও ভুল তো বিচার গেল কার কাছে আল্লাহ নবী সালামের কাছে যেহেতু উনি জীবিত আছেন উনি বললেন অমর তায়াম্মম যেমন অজুর ক্ষেত্রে প্রযোজ্য কোসলের ক্ষেত্রে প্রযোজ্য সোহান আমার তুমি তেমন যেটা করেছো এইভাবে তেমন প্রয়োজন নেই তুমি তোমার হাতটাকে একবার মাটিতে মারো মারার পর হাতটা খুদাও দিয়ে এই হাত দিয়ে ফামসাহু বিওজু হিকুম ও আই দিকুম তোমার চেহারাটাকে মাসাহ করো আর তোমার হাতের কবজি পর্যন্ত মাসাহ করো ত্যামের নিয়ম তাহলে এই ত্যামম দ্বারা তোমার গোসলের কাজও হবে অজুর কাজও হবে সুভান কথা বলে একতলাপ হওয়া সম্ভব কি সম্ভব না হতে পারে একতলাপ একতলাপ হবে না কি বলছে অবশ্যই হবে আপনার আমার চিন্তা একরকম না হবে কিন্তু ইখতলাফের সমাধান আল্লাহ পাক বলছেন যখন তোমরা মোতানাক্য হবে তখন একটা সিস্টেম আছে সেটা হলে ফরদ্দু রসুল বিচারক আছেন সেখানে যাও ওনাদের জিজ্ঞাসা করো উনি যারা সিদ্ধান্ত দিবে সেটা যদি মেনে না নাও তাহলে বিপদ কথা বলেন এখন উনি বললেন সিদ্ধান্ত দিয়ে দিলেন ওমর কি মানেন নাই কথা বলেন মানেন নাই আম্মার বিনিয়াসের কি মেনে নেন নাই আর একতলাপ আছে একতলাপ শেষ কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বিচার করে দিলেন আপনি তাতে সন্তুষ্ট না আপনি কিনা সন্তুষ্ট না ঘটনা আছে জুবাইর রাজিয়াল ঘটনা একজন আনসারি সাহাবির ব্যক্তির কাছে যে পানি আগে কে দিবে জমিনি তো বলছে জুবাইর রাজিয়াল জমিটা উপরে ছিল আর ওই ব্যক্তি জমিটা নিচে তো আল্লাহ রসুলের কাছে বিচার আসছে তিনি বলছেন উপরের জমিওয়ালা আগে পান করাও তারপরে নিচের জমিতে দাও তো ওই ব্যক্তি বলছে ও আপনার ফুবাতো ভাই তো এই জন্য তার পক্ষে রায় দিয়েছেন তো আল্লাহ বলছেন জোবের এখন তুমি পানি দিও না তাকে কেটে দিও না তোমার জমি যখন পরিপূর্ণ হয়ে যাবে একা একা যদি পানি যায় তাহলে যাক আল্লাহ আয়াত নাজাল করলেন হে মুসলিম শুনে রাখো ফালা ওয়ারাব্বিকালা মেনুন ভালো করে শোনেন তোমাদের মধ্যে একতলাপ হতেই পারে সমাধানকারী আছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি ঋতু তোমাদের একতলাপের মাঝে যদি সমাধান করে দেয় এরপরে তোমার ভিতরে যদি সামান্যতম কোনো যদি অশ্রদ্ধাবোধ থাকে সেটাকে মেনে যদি তোমাদের সংকোচ বোধ হয় তাহলে ফালা অরব্বিক আমি আল্লাহর কসম খেয়ে বলছি তুমি কশ্চিন কেন তুমি হতে পারবে না আল্লাহ নবী সাল্লাম জীবন দশায় ওনার সামনে বিচার এসেছে উনি সিদ্ধান্ত দিয়েছেন সাহাবিরা সবাই মেনে নিয়েছে মেনে নিয়েছে আল্লাহ নবী সালাম আর একটা কি বলেছেন যে আমার মরার পর হবে ইখতলাফ আসল কি হবে তো ওনার জীবনদশায় ইখতলাফ হলে সমাধান করে দিয়েছেন এখন ওনার এন্তেকালের পরে যদি ইখতলাফ হয় এখন সমাধান কি করবে বলেন কে করবে সমাধান জি আল্লাহ নবী সালাম তিনি আমাদের সমাধান আর করে দিয়েছেন আমি দুনিয়া থেকে চলে যাব এখতলাফ তোমাদের মাঝে হবে হবে হবেই মনে রাখবা তখন আমরাই আমি তোমাদের মাঝে দুটি গ্রন্থ রেখে গেলাম কিতাব আল্লাহ অসুন্নতা রসুল নবী হ্যাঁ অসুন্নতা নবী আল্লাহর কিতাবকে রেখে গেলাম এবং তার নবীর সুন্নতকে রেখে গেলাম যেখানেই তোমাদের ইখতলাফ হবে তখন তোমরা আল্লাহর কিতাবের দিকে তাকিয়ে দেখো আর রসুলের সুন্নতের দিকে তাকিয়ে দেখো কি সমাধান কি সমাধান আমি উদাহরণ দিই আমার এখন মূল আলোচনা আসে নাই একটু সফর করতে হবে আল্লাহ নবী সাল্লাম ইন্তেকাল করলেন উনি আশঙ্কাবোধ করছিলেন যে আমার ইন্তেকালের পরেই তোমরা বিভক্তি হবা রসুলের কথা একেবারে ডাইরেক্ট গুলির মতো অ্যাকশান ডাইরেক্ট কি গুলির মতো অ্যাকশান চোখটা শুধু বন্ধ হয়েছে একতলাফ শুরু আল্লাহ রসুলকে ইন্তেকাল করেছে কি করে কি একতলাফ হয় নাই কি উনি যে বলেছেন ভবিষ্যৎবাণী কথাটা গুলির মতো হয়েছে শুধু এন্তেকাল করেছেন এখন যে একতলাফ হলো এই একতলাফ কি হানাফি আলে আহলেদিসের একতলাফ কাদের মাঝে একতলাফ সাহাবিদের মাঝে একতলাফ একদিকে অমর রাজি আল্লাহ তিনি বলছেন আমার সামনে কেউ যদি বলে যে আল্লাহ রসুল মাত আনা আখতুল হুবি আমি তরবারি দিয়ে তার গর্দানকে নেমে দিব কঠিন অবস্থা অনেক রাগী মানুষ আল্লাহ তালা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন কেউ বলবো না যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে আবু বকর সিদ্দিক আল্লাহ তালা দেখবে অবস্থা খুব খারাপ আর আবু অমরের পক্ষে যে লোক নাই অমরের পক্ষেও সাহাবি আছেন তারাও এই একই রায় দিচ্ছেন যে না রসুল ইন্তেকাল করেন নাই আবু বকর দেখেন এটা হলো যারা ঘেরিমান ব্যক্তি তাদের কি অবস্থা হুট করে দেখ ফতুয়া দিলে হবে না অবস্থা বুধা বাস্তবতা জেনে দলিল সংগ্রহ করে তারপরে মোকাবেলা করতে হয় তারপরে কি করতে হয় মোকাবেলা করতে হয় আল্লাহ অমর রাজিয়াল ওখানে যে বলেন হ্যাঁ অমর তুমি কি বলছো এটা বলেনি ওই বাস্তবে যে আল্লাহ রসুলের ঘরে গেলেন যাওয়ার পর চাদর দিয়ে ঢাকা ছিল ওনার লাশ মোবারক শরীর মোবারক আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ ওনার চেহারাটাকে খুললেন খোলার পর উনি বাস্তবে দেখলেন যে হ্যাঁ নিশ্চিত আল্লাহ নবী সাল ইন্তেকাল করেছেন চেহারাটা খুলে ওনার কপাল মুবারকে চুমা দিলেন এবং বললেন হে রসুল সাল্লা সাল্লাম আল্লাহ পাক যে আপনার উপর মৃত্যুটা লিখে দিয়েছিল সেই মৃত্যু আপনাকে পেয়ে বসেছে আজকের মৃত্যুর পর আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করবে না অমর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালাহু বাস্তবে জিনিসটা উপলব্ধি করার পর তিনি মসজিদে সবাইকে একত্রিত করলেন অমর এখনও দাঁড়িয়ে আছে তরবারি উনি খুদবা দিলেন হে রসুলের সাহাবি শোনো ওমা মোহাম্মদ রসুল রসুল তোমরা এত আশ্চর্য মনে করছো কেন রসুল ইন্তেকাল করেছে তোমাদের জন্য এত কঠিন মনে হচ্ছে কেন আল্লাহ রসুলকে একক তিনি নবী রসুল নাকি ওনার পূর্বে আর রসুল ছিল ওনার পূর্বে বহু রসুল ছিল তারা দুনিয়া থেকে চলে গেছে ইনিও যদি ইন্তেকাল করেন ইন তালাব তুমালা আকাবিকুম তুমি কি আবার ইসলাম থেকে ফিরে যাবে আল্লাহ আকবর তিনি বলেন মান কানায়া আবুদ মোহাম্মদান ফা মোহাম্মদ কদমা যারা মোহাম্মদের ইবাদত করে মনে রাখবা আমি আবু বকর বলছি মোহাম্মদ সাল্লাম ইন্তেকাল করেছেন ওমান খান আবুদুল্লাহ ফল্লাহ হাই আর যে আল্লাহর মদত করে আমি আবু বকর বলছি আল্লাহ চিরঞ্জীব সোহান একতলাফ হলো কি হলো না এখন এই একতলাফের সময় যদি দুই দল বলে আবু বকর বড় আর ওই দল বলে আমার পক্ষে ওমর আমরা বলি না কোন ইমাম বড় ও বলে আমার ইমাম সবচেয়ে বড় এ বলে আমার হুজুরের ডিগ্রি সবচেয়ে বড় অমরের চাইতে বড় ডিগ্রি কারো আছে দুই দিকে অনেক কঠিন বড় বড় জলিল কথার সাহাবি যখন বাস্তবতা কোরআনের আয়াত শুনলেন অমর রাজিয়াল্লাহ তানহু হাত থেকে তরবারি পড়ে গেল তিনি বললেন আমার মনে হচ্ছে এই আয়াতটা কেবল আজকে নাজেল হল সুহান এখন কথা বুঝে আসে নাই ইখতলাফ হতে পারে ইখতলাফ হতে পারে ইখতলাফের সমাধান কোথায় দলিল যখন চলে আসবে তখন আর কোনো নিজস্ব রায় চলবে না আল্লাহ রসুল বললেন আমার এখতেলা আমার ইন্তেকালের পর এখতলাফ হবে হয়েছে হয় নাই মৃত্যু নিয়ে হয়েছে দাফন করব কোথায় এক দল বলছে দাফন করব মক্কায় কারণ উনি হলো মক্কার জন্ম আর এক দল বলছে না বাইতুল মোকাদ্দাসে কারণ সব নবীদের কবর বাইতুল মোকাদ্দাসে আর এক দল বলছে না মদিনাই এই দল কাদের মধ্যে দল হলো সাহাবিদের মধ্যে একতলাফ হলো কি হলো না সবাই দলিল পেশ করছে মক্কাওয়ালা দলিল পেশ করছে বাইতুল মোকাদ্দাসালা দলিল পেশ করতেছে মদিনাওয়ালা দলিল পেশ করছে এখন শোনেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি দলিল নিয়ে আসলেন কি দলিল নিয়ে আসলেন মামিন নাবিয়িন ইল্লা ফিল মাকান ইল্লাদি কবিজাফি যে কোনো নবী আল্লাহ রসুল সাল্লাম তিনি বলে গিয়েছেন নবীরা আল্লাহ পাক যেই জায়গায় তাদের মৃত্যু পছন্দ করেন আল্লাহ রাখতে পছন্দ করেন কবর দিতে পছন্দ করেন আল্লাহ পাক নবীদের ওই জায়গায় মৃত্যু দেন সোহান আবু বকর যখন হাদিস বললেন মক্কার পক্ষে যারা ছিল বাইতুল মোকাদ্দাসের পক্ষে যারা ছিল তারা সবাই নিস্তব্ধ হয়ে হাদিসের সামনে মাথা নত করে দিয়ে সিদ্ধান্ত মেনে নিলেন আল্লাহ রসুলের কবর কোথায় হবে মদিনায় এই পর্যন্ত বুঝে আসছে এ পর্যন্ত বুঝে আসছে জি তাহলে বোঝা গেল যে মুসলমানদের ভিতরে এখতলাপ হবে এবং এখতলাফ থেকে বের হয়ে আসার সিস্টেম ও শরীয়ত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এখন মূল কথার উপর আসেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমার পূর্বের উম্মতিরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উন্মতিরা তেহাত্তর দলে হবে এই পর্যন্ত যদি থাকতো তাহলে আমাদের কোনো চিন্তা ছিল না কোনো চিন্তা ছিল না চিন্তা তো আগের অংশে যেই চিন্তা আমরা করি ওই যে শৈথল্যাবাদী এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই কাউকে মন্দ কিছু বলার দরকার নেই আল্লাহ রসুল আগে বলেছেন ওয়াহিদা এটা হলো আমাদের চিন্তার বিষয় বলছে বাহাত্তরটা যাবে জাহান নামে শুধু একটা যাবে জান্নাতে আল্লাহ আকবর এখন সে একটা কোনটা আর বাহাত্তরটা কোনটা কথা বলেন আপনি তো বলছেন না আমার এলাকায় যেরকম আমি সেরকমই থাকব আমার এলাকার আমার এলাকাতে জেনে নাই নতুন কথা শুনতে রাজি নাই কেমন বলেন না তাহলে ভারতের যারা হিন্দু জন্মগত হিন্দু তারা যদি বলে জন্মসূত্রে হিন্দু তাই আমি হিন্দুই থাকবো তাহলে জানা যাবে তাই না কথা বলেন আর মাজার পূজারি তারা যদি বলে জন্মসূত্রে আমার বাপ এবং মাজারের পূজারি অথবা আমিও সেই তার এই ওজন আল্লাহ কবুল করবে হ্যাঁ জন্মসূত্রে একটা মাঝাবের তরিকার উপর হওয়া এটা কোনো দলিল না কৃষকের ছেলে কৃষক হয় না নাপিতের ছেলে নাপিত হয় না তখন বাপের তাকলিদ করে না বাপ নাকি না নাপিত ছিল ও তো বোঝে নাই তাই নাপিতের ছেলেকে ব্যারিস্টার বানাতে চায় ডাক্তার বানাতে চায় দুনিয়ার ক্ষেত্রে বাপের কোনো তাকলিদ করে না কিন্তু ধর্মের ক্ষেত্রে সেই যুগেও আজকের যুগেও আমাদের সবচেয়ে বড় দলিল মা আনা আলিহি ওয়াসাবা বলছেন মা ওয়াজাদনা আলিহি আবা আনা আমার মা বাপ যে ধর্মের আছে আমি ওটাতেই থাকবো সম্মানিত দিনী ভাই আমাদের প্রত্যেকের প্রশ্নর এখন সমাধান আল্লাহ কুল্লুহম ফিন্নার ইল্লা ওয়াহিদা সবাই যাবে জাহান্নামে একটি দল যাবে জান্নাতে এখন ওই জান্নাতের দলের হকদার সবাই কথা বোঝেন নেই কেউ তো জাহাজ নিয়ে বসে আছে জান্নাতে যাওয়ার জাহাজ আর কেহ তো মৃত্যুর পর সার্টিফিকেট দিয়ে দেয় দাফনে লিখে দেয় যেন মালা কি নাম প্রশ্নকারী এসে যেন প্রশ্ন না করে না অমুকের মরি একেবারে লেখা আছে দাফনে পাকিস্তানে একটা এই বক্তব্যটা এখনও ইউটিউবে আছে একটা বড় ইসলামিক দলের একটা নেতা মাদার পুজের ওদের নিয়ম আমি তো আলহামদুলিল্লাহ এগুলো সব ঘাটের পানি পান করার সুযোগ হয়েছে আমার মাজার পুজোর পরে এদের মাদাসাও করার সুযোগ পেয়েছি ও ওদের নীত নিয়ম হলে মানুষদেরকে কবর দেওয়ার পর আজান দেয় কী দেয় আজান দেয় কেন আজান দেয় বলছিলেন কবরবাসী যেন আজান শুনে নামাজের প্রস্তুতি নেই আর ফেরেস্তে এসে তখন আর কী জিজ্ঞেস করবে মান রাখবো এ তো উজু করতেছে নামাজের প্রস্তুতি নিচ্ছে কোনো প্রশ্ন প্রয়োজন আছে চিন্তা করেছেন এখন ও আবার কি করছে আর মুরিদকে দাফন দেওয়ার পর আজান দেওয়ার পর কবরের পাশে যে বলছে বলো বলো বেটা মেরা রব আল্লাহ বলো মেরা রসুল মোহাম্মদ হে বলো মেরা দিন দিন ইসলাম হে বলো মানে উপর থেকে শিখে দিচ্ছে আল্লাহ আকবর আমি সকালে আলোচনা করেছিলাম দুনিয়ার চোখ আর আখেরাতের চোখ এক না মনে আছে দুনিয়ার কান আর বারজাকি কান এক না এই বোকা এরা হলো বোকা স্বর্গে বাস করে বড় বড় আলিম মহাদ্দেশ দাবি করে কিন্তু আসলে কোনা হাদিস বোঝার জন্য পড়ে না এটা শুধু ব্যবসার জন্য পড়ে তারা তো কি হলো এখতলাফ হবে এটা ঠিক আছে এখন আমার চিন্তার বিষয় সেটা হলো এই বাহাত্তরটা যখন জাহান নামে যাবে একটা যাবে জান্নাতে আল্লাহ রসুল যখন বলেছে একটা আর আমি মনে করেছি পাঁচটা যাবে তাহলে কোনটা ঠিক হবে কোনটা হবে বলেন একটা একটা ঠিকই থাকবে একটা ঠিক থাকবে বাহাত্তরও সব জাহান নাম এতে কোনো সন্দেহ নেই আমি আপনি কোথায় আছি এটা হলো চিন্তার বিষয় এটা কি চিন্তার বিষয় আলোচনা সংক্ষিপ্ত করতে হবে সম্মানিত দিনী ভাই এটা নিয়ে সবাই টানা হিসরা সবার দাবি ওই একটা হলো আমরা ওই একটা কি আমরা দাবি আলাদা কিন্তু শরীয়তের আওয়াতে বাস্তবতা আলাদা ভালো করে শোনেন ওই বিষয়ে আল্লাহ নবী সাহসালামকে আবার মার্শাল্লাহ সাহাবে এখন অনেক বুদ্ধিমান ওনার তো সুযোগকে কাজে লাগাইছেন যখনই আল্লাহ রসুল বলছেন যে সবাই যাবে জাহান নামে একটু জান্নাতে পট করে প্রশ্ন করেছেন ইয়া রসুল মান হোম ওই একটি দলের রান্নাতে যাবে তারা কারা ওদের একটু বৈশিষ্ট্যটা বলেন আল্লাহ রসুল বলছেন দিয়ে যাবে তাই না তাই বলেছে আল্লাহ বলছেন আহলে কোরআন তাই বলেছেন আমরা এখন নাম সিলেক্ট করতে খুব পটু আহলে সুন্নাত আছে আহলুল জামাত আছে হ্যাঁ আহলে কোরআন আছে আহলুল জান্নাতুল ফেরদৌস আছে লেভেল নাম রাখতে আমরা খুব সুন্দর নাম রাখলে কাজ হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি কোনো নাম বলেননি নাম বলেননি তিনি বলেছেন কয়েকটি হাদিস থেকে যে বাক্যগুলি পাওয়া যায় তিনি বৈশিষ্ট্যের কথা বলছেন যে মা আনা আলাইহি ও আসহাব সুন্দর কথা যারা আমার এবং আমার সাহাবির আদর্শকে যারা ধরে থাকবে তারাই সোহার আর একটি বলছেন বলছেন জামা সেটা কী হবে এক দল মানুষ হবে কী হবে এক দল মানুষ হবে সম্মানিত দিনী ভাই এটা একটা আমাদের চিন্তার বিষয় আমি ব্যক্তিগতভাবে আমি যেখানেই এ সম্পর্কে বলি আমি কখনোই বলি নাই বলি না যে না আহলাদিস আন্দোলন ওই একটি দল আমি এভাবে বলি হ্যাঁ আমি একটা কথা বলি সেটা হলে এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই হলো কি সে হকপন্থী দল ঠিক আছে ভাই এখন কথা হলো সবাই বলতেছে আমি হকপন্থী আমি হকপন্থী আমি হকপন্থী বৈশিষ্ট্য কার মধ্যে কি আছে এ বিষয়ে কোনো শরীয়তে আল্লাহ নাম বলেননি আল্লাহ নাম বলেননি কিন্তু হাদিস নিয়ে যারা গবেষণা করেছেন আমাদের মাঝে যারা এলেমটাকে পৌঁছায় দিয়েছেন কোরআন হাদিসের ব্যাখ্যা যারা আমাদের কাছে পৌঁছায়ছেন তাদেরকে মধ্যে একজন ইমাম আহমদ বিন হাম্বল একশো চৌষট্টিতে জন্ম আর দুশো একচল্লিশে ওনার মৃত্যু দুইশো বছর পর আল্লাহ রসুলের দুইশো বছর পর আর এখন কত হচ্ছে সাড়ে চোদ্দোশো বছর একটু ভালো করে বলতো সঙ্গে দুইশো দুইশত বছর পর আহমদ বিন হাম্বালকে জিজ্ঞেস করেছেন এই দুইশো বছরের মধ্যে কিন্তু মুসলমানদের মধ্যে বহু দল হয়ে গেছে খারিজি হয়েছে মোতাজিলা হয়েছে কাদেরিয়া হয়েছে মুরজিয়া হয়েছে এগুলি ফেরকা সব বাতেলা তো আহমদ বিন হাম্বল রাজিয়াল্লাহ রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হে আহমদ বিন হাম্বল আপনার জ্ঞান অনুসারে আমরা জিজ্ঞাসা করছি আপনি কোন দলটাকে সেই ওই ফেরকায় জিয়া বা জান্নাতির দল বলে আপনি মনে করেন উনি বলছেন ওনার ভাষা ইজা লাম ইয়াকুন মিন আহলিল হাদিস ফালা আদরি মানহুম সেই দল যদি আহলে হাদিসরা না হয় তাহলে আর কোনো নাম আমার জানা নেই কই সবার কিছু মনে করলেন না হ্যাঁ মার মনে হয় আগে অ্যালার্জিস না মনে হয় না এটা একটা কারণ আছে ফতুয়া এখন খুব চলছে ফতুয়ার কোনো শেষ নেই আমার আলোচনার শেষের দিকে এটা আসবে ঠিক আছে না আমাদের ফতুয়া কম করতে হবে কাজ বেশি করতে হবে ফতুয়া কম দিতে হবে নাম নেওয়া যাবে না এখন এটা এমন একটা সাবজেক্ট যে এই সাবজেক্টে একটা বক্তব্য হচ্ছে জি এটা কোনো সমস্যা না আমরা নাম নেওয়া জরুরি মনে করি না কিন্তু সাহাবি থেকে তাবি থেকে এগুলি বড় বড় মানুষই থেকে ইঙ্গিত পাওয়া যায় যে সর্বযুগে আল্লাহ নবী সাহসামের পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত হক হকের উপর একটি দল থাকবে আর সেই দল অনেকের কথা অনুযায়ী সেটাকে আহলে হাদিস বলা হয়েছে এই আহলে হাদিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম কোথাও মোহাম্মদী কোথাও সালাফি কোথাও আনসার সুন্না বিভিন্ন নাম আছে সুন্না আল জামা কিন্তু আমার জানা মতে সারা বিশ্বে নাম যতই আলাদা হোক এদের মানহাজ এবং আকিদা সব আলহামদুলিল্লাহ এক মানহাজ এবং আকিদা কি সব এক অথে তাহলে আমি আপনাকে বলবো না যে আপনি আমার সাথে থাকেন আমার হক বলতে না আমি আপনার দায়িত্ব দিচ্ছি আপনি অবশ্যই খুঁজে বের করা আপনার দায়িত্ব যে হকপন্থী দল কোনটা এটা আপনি খুঁজে বের করবেন তবে সে হকপন্থী দল খুঁজে বের করার একটা সিলেবাস আপনাকে দিব শেষের দিকে যায় ইনশাল্লাহ কি বোঝা গেল আল্লাহ নবী সাল্লা সাল্লাম একতলাভের কথা বলেছেন এখতলাফ থেকে সমাধান হওয়ার সিস্টেমও তিনি বলে দিয়েছেন এবং তিনি যে হকপন্থী দলের কথা বলেছেন কোনো নাম বলেন নাই বৈশিষ্ট্যের কথা বলেছেন এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হলে একটা হলো শরীয়তের ভাষায় ফেরকা আর আরেকটা হলো হিস দল দুটা কিন্তু এক না দুটা কি এক না ফেরকা শুধু দুটা হবে ফেরকা কয়টা দুটা একটা হলো হক ফেরকা আর একটা হলো বাতিল ফেরকা হক ফেরকা হবে একটা বাতিল হবে একাধিক এটা নাম কি ফেরকা এটা নাম কি ফেরকা এই ফেরকাটা হয় আকিদার ভিন্নতার কারণে আকিদার ভিন্নতার কারণে আল্লাহ পাক কোথায় অবস্থান করছেন আকিদার ভিন্নতা আছে কি না আকিদার ভিন্নতা নাই আল্লাহ কি নিরাকার না আকার এটার কি ইখতলাফ আমলি ইখতলাফ না আকিদার ইখতলাফ আকিদার একতলাফ আকিদাগতভাবে যদি একতলাফ হয় তাহলে এটা ফেরকা এবং দল একটা হবে হক দল আর একটা হলো বাতিল দল এখানে কোনো সার নেই এখানে কি কোনো সার নেই হকপন্থী জান্নাতে আর বাতিলগুলি সবগুলি কি জাহান নাম এটা হলো একতলাফের একটা ধরন আর আর একটা একতলাফের ধরন সেটা হলে ওই একতলাফটা আকিদা সংক্রান্ত বিষয় নয় এটা ফেরকানা আকিদা ছাড়া যদি কোনো বিষয়ে একতলাফ হয় যেমন তেমন নিয়ে এখতলাফ হলো আল্লাহ রসুলের মৃত্যু নিয়ে এখতলাফ হলো দাফন নিয়ে এখতলাফ হলো আর এখতলাফ কী আছে আমিন জোরে না আসতে রফেদিন করবো কি করবো না কি এখতলাফ আছে না এই যেটা এখতলাফ আছে এই এখতলাফের কারণে ফেরকা হয় না এটা কারণে কি হয় না ফেরকা হয় না ফেরকায় বাতিলা ফেরকায় হক এটা হয় না এটা হলো মোট দল এটা কি দল তাহলে ফেরকা দুই রকম হয় হক আর বাতিল কিন্তু দল কিন্তু একাধিক দল হতে পারে দল একাধিক দল হতে পারে আমি বলবেন মাশাল্লাহ শেখ তারও দল করার অনুমতি দিচ্ছে বলেন না দল একাধিক বলতে আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর দাওয়াতি কাজে একটা দল হবে জিহাদের কাছে একটা দল হতে পারে ঠিক আছে না জমি ক্ষেত করা একটা দল হতে পারে মাদ্রাসা পরিচালনার একটা দল হতে পারে কথা বলেন নাই মানুষের খেদমত করে দল হতে পারে এগুলো হলো দল এগুলো কি দল দুটাকে একসাথে মিলাবেন না দুটাকে একসাথে মিলাবেন না আমি এখানে শেষ পন্থে যে কথাই বলবো সেটা হলো আমাদের যেটা ভুল সেটা হলে আমরা আকিদা আমল দুটাকে একসাথে মিলে দিই একজন রফুল দেন ক্যারিয়ার না ক্যারি একজনকে জান্নাতি বলেন আসলকে জাহান্নামি বলেন না এত সহজে ফতোয়া দিবেন না ঠিক আছে না একজন ব্যক্তিকে ফেরকা বাতিলাই তাকে ঢুকানোর জন্য এটা আলেমদের কর্তব্য এ বিষয়ে তাকে অবশ্যই আকিদা সম্পর্কে জ্ঞান থাকতে হবে ওই ব্যক্তি ফতুয়া দিবে আর আমলগত যেগুলি এখতেলাফ আছে এগুলি এখতেলাফগুলি আমরা চেষ্টা করব একে অপরকে বুঝানো একে অপর কি বুঝানো এই এখতেলাফ যেটা আমলগত আমার দিকে একটু খেয়াল করেন শেষ হয় নাই এটা দুই ধরনের একটা এখতেলাফ যেখানে এখতেলাফ করার সুযোগ আছে আর আর একটা একতলাপ যেখানে একতলাপ করার সুযোগ নেই একতলাপ করার সুযোগ আছে কোথায় যে বিষয়ে শরীয়তের কোনো স্পষ্ট দলিল নেই রুকু করার পর হাত কি বানবেন নাকি ছেড়ে দিবেন আচ্ছা আপনি ছেড়ে দেবেন আর একজন বানবে দুই ধরনের লোক আছে আছে কি নাই সৌদি আরবের পরে নাইনটি নাইন পার্সেন্ট লোক সব হাত বাঁধে রুকির পর আমি অবশ্য ছেড়ে দেওয়ার মধ্যে আছি আপনার সাথে আছি আমি ঠিক আছে এই যে একতলাপ এই ইখতলাফের পক্ষে বিপক্ষে কোনো শরীর ডাইরেক্ট কোনো দলিল নেই ইস্তেহার আল্লাহ নবী সালাম বলেছেন রুকু থেকে ওঠার পর হাতের হাড্ডি অংশ যেটা নিজ নিজ জায়গায় ফেরত গিয়েছে এখন যারা বলছে হাত ছেড়ে দিব তারা বলছে নামাজ স্বাভাবিক যেটা স্বাভাবিক জায়গায় ফেরত যায় আর যারা হাত বাঁধে তারা বলছে যে আসল জায়গায় ফেরত যায় মানে হলে এই যে রুকুর আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যায় কি ইখতলাফটা কি ইস্তেহাদি না ইস্তেহাদি না কথা বলেন ইস্তেহাদি বিষয় এটা নিয়ে একজন আরেকজনকে হক বাতিল সুন্নত আর বেদাত বলার কোনো অবকাশ নাই রুকু পেলে রাকাত পাওয়া যাবে কি না রুকু পেলে রাকাত পাওয়া যাবে কি না এটা একটা ইখতলাফ আছে সব ফতুয়া কম দেবেন এই জন্য আগে বলছি ফতুয়া কম দেবেন এলে আরও শেখার চেষ্টা করবেন রুকু পেলে রাকাত পাওয়া যাবে কিনা দুই পক্ষেই জোরালোভাবে দলিল আছে দুই পক্ষে জোরালোভাবেই দলিল আছে এই এখতলাফ আপনি বলছেন যাবে কিন্তু ভারতবর্ষে ভারত বলতে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল এই দেশের যত আহলাদিস আলেম আছে নাইনটি নাইন পার্সেন্ট আলেমদের ফতোয়া রুকু পেলে রাখাত পাবে না আরব দেশের আলেমদের ফতোয়া যেন রুকু পেলে রাখা পাবে দুটাই সালাফি আলেম দুই পক্ষে দলিলা দিল্লার সংঘর্ষ সংঘর্ষ নয় আদান প্রদান আছে অতএব এই ইখতলাফটা এমন পর্যায়ে ইখতলাফ না যে একটা সুন্নত একটা বেদাত তা না ইস্তেহাদের সুযোগ আছে কারো কাছে হাদিস এটা সহি কারো কাছে জয়ীফ অতএব এই ইখতলাফটাকে আপনি ওই আকিদার ইখতলাফ মনে করবেন না এটা নিয়ে সমাজে বিতর্কের কোনো প্রয়োজন নেই বেশি প্রশ্ন করারও প্রয়োজন নেই সংগঠন করা যাবে কি না ফতুয়া নাই মনে হয় এটা আছে হ্যাঁ বায়াত করা যাবে কি না এগুলো নিয়ে এই এখতলাপটা আহলে হাদিস আলেমদের মধ্যে এখতলাফ আছে আহলেদিস আলেমদের মধ্যে এখতলাফ আছে এই বিষয়ে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করছি এটাও ওই রুকু পেলে রাগাতের মতোই এবং এটাও সেই রুকুর পরে হাত বাঁধার মতোই ইস্তেহাদি বিষয় যার কাছে শরীয়তের আলোটা বেশি স্পর্শ হচ্ছে উনি সে বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন কিন্তু এখানে আমাদের একটা বক্তব্য সেটা হলো এই আমরা আমাদের যেটা পরস্পর যেটা আর একটা প্রশ্ন যে প্রশ্ন উত্তরটা আমি এখানে দিয়ে দেই যে ঠিক আছে বুঝলাম যে এখতলাফ অন্য ভাইদের সাথে আছে আমাদের আহলেডিসের ভাইয়ের মধ্যে এখতলাফ এত কেন এখতলাফ হতেই পারে এখতলাফ হতেই পারে কি কথা বুঝে আসছে সাহাবিদের এখতলাফ হয় নাই হয়েছে এখতলাফ হতে পারে যে বিষয়ে ডাইরেক্ট সমাধান নাই বিতর্ক থাকতেই পারে আর এই বিতর্ক আহলেদিসের মধ্যে যেটা বিতর্ক এটা কোনো ফেরকায় বাতিলা আর ফেরকায় নাজিয়ানা এটা হলো আমল গল্প বিতর্ক ঠিক আছে এক দ্বিতীয় কথা হলে এই বিষয়ে আমাদের যেটা করণীয় একটু ভালো করে শোনেন সেটা হলেই আমাদের অন্তরটা থাকতে হবে একটু বড় সংকীর্ণ মনোভাব দূর করতে হবে হিংসা পরিত্যাগ করতে হবে আর পরস্পর ফতুয়াবাজি কম করতে হবে ঠিক আছে ভাই একে অপরকে শ্রদ্ধা করতে হবে একে অপরকে আর আপনারা আবার হাওয়া দিবেন না উভয় পক্ষে এদিকেও হাওয়া দেবেন না ওইদিকেও হাওয়া দেবেন না এটা এমন কোনো বিষয় না যেটা নিয়ে যে পরস্পর অনেক দূরত্ব চলে যাবে এমনটা নয় এটা ছোটোখাটো বিষয় ইখতলাফের মধ্যে পার্থক্য আছে সবগুলো ইখতলাফকে একসাথে মেলানোর চেষ্টা করবেন না তাহলে এখন যেটা প্রশ্ন সেটা হলেই বুঝে আসলো ইখতলাফ হতেই পারে ইখতলাফ থেকে উত্তোলন আমাদেরকে হওয়ার পদ্ধতি আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন আমি বলেছি ফেরকায় না জিয়া কে এটা আপনাকে নাম বলবো না তবে আপনাকে একটা কোশ্চিন দিচ্ছি সে কোশ্চিন অনুযায়ী আপনি ফেরকা জিয়াকে খুঁজে বের করবেন কি নেবেন খুঁজে বের করবেন জি প্রশ্নটা হলো এই প্রশ্নটা হলো এই একজন সাহাবি তার বান্দি ছিল কাজের মেয়ে বকরি চলাতো একটা বকরি বাঘে খেয়ে ফেলে দিয়েছে মালিকের কাছে বকরি গুনেছে একটা বকরি কম দিয়েছে চর চর মারা পর অনুতপ্ত হয়েছে আরে এক বেচারা তো মিসকিন বকরি বাঘে ধরে খেয়েছে আর আমি তাকে মারলাম এরা হলো মোমেনদের কাজ والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله অন্যায় হতে পারে গুণা হতে পারে জুলুম হতে পারে কিন্তু যখন সে অন্যায় বুঝতে পারবে সঙ্গে সঙ্গে অন্যায় থেকে ফিরে আসতে হবে এবং সেখান থেকে উত্তোলন হওয়ার চেষ্টা করতে হবে মোয়াবিয়া বিন হাকামা সুলামি মনের মধ্যে চিন্তা আমি তার প্রতি জুলুম করেছি কিভাবে আমি এখান থেকে মুক্তি পাবো আল্লাহ রসুলের কাছে গেছেন ইয়া রসল্লাহ আমি একটা ভুল করেছি এখন আমি চাচ্ছি আমার এই মেয়েটা যে আমি তার প্রতি অন্যায় করেছি আমি তার কাছ থেকে অন্যায়টা ক্ষমা চাই আমি অনুগ্রহ করে আমি তাকে আজাদ করে দিতে চাই আল্লাহ রসুল বললেন আচ্ছা শোনো আজাদ করে দিবা তবে তাকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে ইন্টারভিউ নেবো কি নেবো ইন্টারভিউ নেবো যে সে মোমেন কি মোমেন না আমি আপনাকে এই ইন্টারভিউটা দিয়ে দিচ্ছি এটা ভালো কাজ আশা করবেন বলছেন তাকে নিয়ে আসা হয়েছে আল্লাহ হোসেন ইন্টারভিউ নিচ্ছেন দেখেন বলছেন মান বলছেন আইন আল্লাহ ওই বান্দিকে বলছে বলতো আল্লাহ কোথায় কি বলছে সব জায়গায় নাকি মোমেনের কলবে জি ওই বান্দির যেটা জ্ঞান আছে আমাদের পঞ্চাশ বছর বহারি পরেও সে জ্ঞান নেয় মৌলানা আমানুল্লাহ কি বলে ওই সোলাইমানের হুদ হুদ পাখি শিরিক চিনে কিন্তু আমাদের বহারি বড় শিরিক চিনে না কথা মনে আছে তাহলে ওই বান্দি গোলাম লন্ডি সে বলছে আল্লাহ আসমানে আছেন বলছেন মান আনা আমি কে বলছেন রসুল্লাহ আপনার আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন ফাইন হে মা একে আজাদ করে দাও সে মমিনা আমি আপনাকে এই প্রশ্নটা দয়া করে বিভিন্ন এলাকা থেকে নতুন নতুন মানুষ ভাইয়েরা আসছেন আপনি যে আপনার এলাকার বড় বড় হুজুরকে জিজ্ঞেস করবেন আইন আল্লাহ যদি এই উত্তর দেয় তাহলে সে মমিন আর যদি আর ব্যতিক্রম দেয় তাহলে আপনি কোন দলে থাকবেন চিন্তা করে নিজে বেছে আমার জানা মতে আমিও ওই দলেই ছিলাম আমার জানা মতে এই উত্তর পাবেন শুধুমাত্র একটা দলের কাছে যেই দলের নাম রয়েছে তার নাম হলো আহরুল হাদিস তার নাম সালাফি মোহাম্মদী আনসারুসন্না আহলুসন্নদল জামা সবার একই উত্তর হবে আল্লাহ ফিসামা আল্লাহ ফিসামা শেষ এখন কথা হলো আকিদার বিষয় আমল দেখে হকপন্থী দল জানা যাবে কিভাবে মা আনা আলহি ও আসহাবি আমার এবং সাহাবির আদর্শ দেখো আজকে জুমার নামাজে মোহতারাম আমির জামাত উনি একটা সম্মিলিত দোয়া করেছেন কথা বুঝে আসলো সম্মিলিত দোয়া করেন নাই কি সেটা কোনোতে না কোনোতে না আচ্ছা এটা হাদিস থেকে সাব্যস্ত আল্লাহ নবী সাল্লাম জীবন দশা এটা তিনি বারবার করতেন এটা এটাই এই দোয়াটি সম্মিলিত মোনাদাত ঠিক আছে আপনি দেখেন তো এই আমলের নমুনা কোথাও আছে কারো কাছে আছে কথা বলেন কার কাছে আছে তাহলে সুন্নত কার কাছে আছে এটা যদি যাচাই করতে চান তাহলে যাচাই করা আপনার জন্য সহজ কিন্তু একটু দিমাগ খাটাতে হবে ঠিক আছে ভাই জি এই সুন্নত আছে আবার কিছু আহলাদিস ভাইরাও আছে তারা এই সুন্নত করে তার সাথে আরও কিছু আরও কিছু সুন্নত পড়ে কিছুদিন আগে বগুড়ার একটা ঘটনা আমি নাম নিয়ে বলবো না অত্যন্ত দুঃখজনক আমি ঘটনাটা ফেসবুকে দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আমির সাহেব কেন উনি আলাদাভাবে কাজ করছেন এটা ইনশাল আমাদের বুঝাতে হবে না ওই ঘটনাই তাদেরকে বুঝিয়ে দেবে যে আসলে নাম আল্লাহ রসুল এই জন্য বলে নাই যে সে হকপন্থী দল কারণ এই নামকে মানুষ অপব্যবহার করবে আপনি জন্মগত আহলেদিস অথচ আপনার ভিতরে শিরিক আছে আপনি জন্মগত আহলেদিস আপনার মধ্যে শুধু বেদাত না বেদাতকে সাব্যস্ত করার জন্য হাদিসকে মিথ্যা জাল বানার হাদিস আপনি বানায় সেটাকে জোর করে বইয়ের মধ্যে ঢুকে হকপন্থী দল যারা এটাকে বেদাত বলছে তাদেরকে জোর করে মানানোর চেষ্টা করছেন তাহলে আপনার ওই আহলে হাদিস নিজেকে বলায় কোনো লাভ নাই আমার মনে হয় বুঝতে পারিনি কথা সম্মাত দিনী ভাই আমার শেষ কথা বাস এক মিনিট বাস শেষ কথা সেটা হলো এই বুঝলাম মাশাল্লাহ আমাদের আদর্শ থাকতে হবে এখন আমার বিপক্ষে বাতিল যারা ইউরিদুন আল ইউতফিউ সবাই সম্মিলিতভাবে এক ঐক্যবদ্ধভাবে আল্লাহর নূরকে নিভিয়ে দেয় নিভিয়ে দিতে চায় এখানে এমন কিছু টিভি আছে যারা তাবিজ বেছে খায় এমনকি আংটি বেছে মানুষের ভাগ্য পরিবর্তন করে করে না এই টিভির বিরুদ্ধে ঐক্যবোধ হয়েছে কেন পৃষ্টিমির বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত আলেমরা এক হয়ে গেল সিলেটে কি মুসলমান আর অন্য মসজিদ নেই বহু মসজিদ আছে তাকুয়া মসজিদের বিরুদ্ধে তারা এত বেশি সম্মিলিতভাবে কেন হলো কারণটা হলেই পিস টিভির কাছে যে অ্যাটেম আছে কোনো মসজিদে সেই অ্যাটেম আছে এবং সেই অ্যাটেম আছে আহলেদিস আন্দোলনের কাছেও আগামী আমিরে জামাতের কাছে অনেক নাকি বোম মেরেছে তাই জেল হয়েছে আমি বলি হ্যাঁ আমিরে জামাত আসলেই বোম মারেন কিন্তু ওই বোমে মানুষ হত্যা হয় আর আমাদের বোমে মানুষ জীবিত হয় আমাদের বোম মানুষের মধ্যে ঢুকে গেলে ওই ব্যক্তিকে আপনি কোনো কোশ্চিন কানেও জবাই করেও তাকে আকিদা থেকে ফিরাতে পারবেন না অথেব বাতিল্লা ঐক্যবদ্ধভাবে আল্লাহর নূরকে নিভাইয়ের জন্য একসাথে তারা সংঘর্ষ করছে আর আমি হকপন্থী মনে করছি আমি আক্তার মাদানি একাই পুলটা দিব সম্ভব হবে কথা হবে জি নেই ভাই আল জামাত রহমা অল ফোরকাত আজাব এর মানেই হলেই এই যে আসুন দাওয়াতে কাজের ক্ষেত্রে একে অপরের কাছে আসি আজকে বাংলাদেশ সমাজের শিরিক বেদাত একেবারে ভরপুর তারা সবাই এক পৃথিবীর বিরুদ্ধে কি বেরলিবি কি দেওবন্দি কি হেফাজত কি তরিকত সব একসাথে হয়ে পৃথিবীকে বন্ধ করেছে কারণ পৃথিবী হক কথা বলে আমরা হকটাকে প্রচারের জন্য ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে সমাজের যদি কাজ চালিয়ে যায় এই কাজের মধ্যে ইনশাল্লাহ বরক হবে আল্লাহ পাক আমাদের বোঝা বোঝাতপে দান করুক সময় মনে একটু বেশি নিয়েছি দয়া দৃষ্টিতে দেখবেন অনেক দূর থেকে এসেছিলাম যেটা দেওয়ার উদ্দেশ্যে ছিলাম কথাটা বুঝতে পেরেছেন কি আল্লাহ আমাদের বোঝা তোকে দান করে আল্লাহ যেন আমাদেরকে ফেরকায় বাতিলা থেকে বের করে ফেরকায় নাজিয়ার যেন অন্তর্ভুক্ত করে দেয় মৃত্যু পর্যন্ত যেন ফেরকা নাজিয়ার উপর আমরা অধিষ্ঠিত থাকতে পারি আল্লাহর কাছে সেই দোয়া চেয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি ওয়াখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত